আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাস জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে ঈদগাঁও উপজেলার পোখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার উদ্বোধন হয়েছে সকালে বিদ্যালয় মাঠে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ সময় পোখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমেদ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক বিদ্যালয়ের প্রধান শফিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের সুস্থ দেহ সুন্দর মন মনের জন্য সৃজনশীল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা টেকনাফে স্বাস্থ্য পুষ্টি ও শিশু সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সমৃদ্ধশালী দেশ এবং মানব সম্পদ গঠনে শিশু সুরক্ষা ও সুশিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা উখিয়ায় স্কুল পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা পুষ্টি শারীরিক প্রতিবন্ধিতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কনসার্ন বাংলাদেশ ও এস এ আর পিভি যৌথভাবে এ সভার আয়োজন করে কোটবাজার ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহ আনহা বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা উসমান পরে একই বিষয়ে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহসভাপতি জয়নাব আক্তার লিপি সভায় স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা পুষ্টিকর খাবার গ্রহণ শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় পরে একশো জন শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী সহ নানা রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ কক্সবাজার জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষণ সেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় জেলা পুজো উদযাপন পরিষদ সভাপতি উজ্জ্বল করের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রঞ্জিত দাস ও কেন্দ্রীয় পূজা পরিষদের জাতীয় পরিষদ সদস্য রতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় পূজা উদযাপন পরিষদের বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় খেলার খবর ফুটবল বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের ফাইনাল খেলায় অলস্টার ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চকরিয়া শেখ জামাল ক্লাব সোমবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে এক এক গোলে ড্র হয় তবে তিন পয়েন্ট এগিয়ে থাকায় লিগ চ্যাম্পিয়ন হয় শেখ জামাল চকরিয়া বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন কবির লিগ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি হস্তান্তরের কথা জানান জেলা ফুটবল লীগের এ কর্মকর্তা আবহাওয়া জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে চলবে বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা বত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটন বার্তা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 Thank you.